আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত আগামীকাল ভয়াল পঁচিশে মার্চ গণহত্যা দিবস বাঙালি জাতির জীবনে উনিশশো সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ বাংলাদেশে সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে আগামীকাল রাত দশটা তিরিশ থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন এদিন সকাল সাড়ে নটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাকমাপাড়া হতে বানিয়াপাড়া ও দক্ষিণ শিলখালি হতে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত দশ কিলোমিটার সড়কে ব্রিক সোলিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ইতিমধ্যে প্রকল্পগুলো সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ চলতি মাসের জুন মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের কাজ শেষ হলে অত্র এলাকার দশ হাজার জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এবং দ্রুত টেকনাফ সহ জেলা সদরে যোগাযোগ করতে পারবেন দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে বিশ্ব স্কাউট সংস্থা এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি কক্সবাজার সমুদ্র সৈকত এবং প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য এবং প্রতিবেশ সুরক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতা ক্যাম্পেইন শেষ হয়েছে স্থানীয় জনগণ এবং পর্যটকদের সচেতন করতে গত উনিশ থেকে তেইশ মার্চ পর্যন্ত বাংলাদেশ স্কাউটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় এ সময় সংশ্লিষ্টরা বলেন সরকার পরিবেশ জলবায়ু জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে এই ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা এবং প্লাস্টিক পণ্য ফেলা জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে উখিয়ায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের তিতকরলা চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে বাজারে ভালো দাম থাকায় বেশ খুশি চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলার পাঁচটি ইউনিয়নে একশো আশি হেক্টর জমিতে তিতকরলার আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বিশ হেক্টর বেশি এবারে আবহাওয়ার পরিবেশ অনুকূল ও সঠিক পরিচর্যা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চাষিরা উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ জানান জমি নির্বাচন রোপণ পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার সঠিক পরিচর্যা ফলন উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ক চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহেশখালী পৌরসভা এলাকায় অবৈধভাবে সরকারি খাল কেটে মাটি লুট ও বিক্রি করার উদ্দেশ্যে পাচারকালে গতকাল রাতে অভিযান চালিয়ে একটি স্কেভেটর সহ চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন আটককৃতরা হলেন আজিজুল হক আলাউদ্দিন একরাম ও রেজাউল হক মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এফ এম শামীমের নেতৃত্বে গতকাল রাত সাড়ে এগারোটায় পৌরসভার হুনাইর ছড়ায় খনন যন্ত্র দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাচারকালে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় একটি স্কেভেটর জব্দ করা হয়েছে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চার মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচ পাঁচটা তিপ্পান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় ছটা আট মিনিটে আগামীকাল সেহেরির শেষ সময় ভোর রাত চারটা পঁয়ত্রিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা সাত মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে চলবে রাত বারোটা বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা বিশ মিনিটে চলবে আগামীকাল ভোর ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে